বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসুল হে রসুল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসুল হে রসুল আমার কণ্ঠে কণ্ঠ মেলায় আমার কণ্ঠে কণ্ঠ মেলায় তোমার শেকে কুল তোমার শেকে কুল হে রসুল বাংলাদেশে প্রান্ত হতে সালাম জানাই হে রসুল হে রসুল তোমায় ছাড়া অন্য কোনো নেতা মানি সকল বেদনা তোমায় ছাড়া অন্য কোন নেতা মানি না না তোমার জন্য সয়ে যাব সকল বেদনা সেই সে শপথ নিতে আমরা সেই সে শপথ নিতে আমরা এই মাঠে মশগুল এই মাঠে মশগুল হে রসুল আমরা তোমায় ভালোবাসি নজির যে তার কত রক্ত দিলাম সাগর সাগর মানি কত শত তোমার পথে এগিয়ে যাব পিছু পাহব না না শহীদ যেতে দেব না তোমার পথে এগিয়ে যাব পিছু পাহব না না শহীদ খুড়ার তো বৃথা যেতে দেব না এই সে পথ আঁকড়ে আছি এই সে সম্পদ আঁকড়ে আছি নড়ব এক চুল নড়ব এক চুল হে রসুল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসুল হে রসুল হে রসুল হে রসুল হে রসুল